ইলেভেন্থ এপ্রিল সুদানের তত্ত্বাবধায়ক সরকার গঠনের শেষ দিন কিন্তু র্যাপিড সাপোর্ট ফোর্স নামের একটা প্যারামিলিটারি ইউনিটকে আর্মিতে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে দুইজন পাওয়ারফুল মানুষের মধ্যে জ্ঞান জান লেগে যায় আর এটার জন্য সেদিন তত্ত্বাবধায়ক সরকার গঠন পিছিয়ে গেল আর এর দিন হুট করে সুদানের রাজধানী খার্তুম থেকে চারশো কিলোমিটার উত্তরে মার্ভি বিমানবন্দরে এফ এর একটা বিশাল ইউনিটকে ডিপ্লয় করা হয় ইনস্ট্যান্টলি সুদানের মিলিটারি তাদেরকে এয়ারপোর্ট থেকে সরে যাওয়ার আদেশ দেয় কিন্তু সেটার কোনো রিপ্লাই আসে না আর একই দিনে সাউথ দারফুর থেকে প্রচুর ভারী ওয়ার ভেহিকেল সুদানের রাজধানী খার্তুমের দিক নিয়ে আসতে থাকে আর আরএসএফ আর তেরো এপ্রিল ফাইন্যান্স মিনিস্টার আরএসএফ এর লিডার মোহাম্মদ হামদিন দাগালোর সাথে মিটিংয়ে বসেন আর এই দাগালো তাদের নিশ্চিত করে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তারা কোনো যুদ্ধের দিকে যাচ্ছে না কিন্তু তার পরদিনই বিশ্বের সব সংবাদ মাধ্যমে খবর আসা শুরু করে খার্তুম আন্ডার অ্যাটাক রয়টার্সে খবর আসে আর এফ খার্তুম এয়ারপোর্ট দখল করে ফেলেছে সুদানের পররাষ্ট্রমন্ত্রী বলেন জেনারেল বুরহান আরএসএফ কে বিদ্রোহী গোষ্ঠী হিসেবেও ঘোষণা করে দিয়েছে আর ষোলো এপ্রিল একদিনের মাঝে সুদানে প্রায় চারশো জন সিভিলিয়ান মারা যায় সব এম্বাসি তাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া শুরু করে রাজধানীর প্রায় সব হাসপাতালই একদিনের মধ্যে বন্ধ হয়ে যায় ইভেন জাতিসংঘ পর্যন্ত হেল্প করা থেকে পিছিয়ে আসে সুদানের একজন সিভিলিয়ানের ভাষায় never seen anything like this তাদের এই রিসেন্ট ইভেন্টের পেছনে আসে দুইজন মানুষের নাম আর তাদের নিয়েই আজকের এই video A violent power struggle between Sudan's rival military forces has entered its third week Hundreds have been killed. Situation in capital Khartoum and areas around it remain volatile. Clashes between Sudan's military and its biggest paramilitary bloc will devolve into civil war. একবিংশ শতাব্দীর শুরুর দিকের কথা সে সময় সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাশিরের দুর্নীতি আর সাম্প্রদায়িক আচরণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে নন আরব ট্রাইবগুলো তারা যেখানেই পাচ্ছে সেখানেই আরব ট্রাইবের মানুষদের হত্যা করা শুরু করে ওয়েস্ট দারফুর সুদান মাহারিয়া ট্রাইবের একটা ক্যারাভান উট ব্যবসার জন্য পাশের এলাকায় যাচ্ছে তাদের সাথে আছে প্রায় একশোরও বেশি মানুষ আর শখানে কুট তাদের সাথে আরও ছিল মোহাম্মদ হামদান দাগালো মাহারিয়া ট্রাইবের প্রধানের ভাতিজা কিন্তু সন্ধ্যা পার হতেই গোলাগুলির শব্দ দে আর আন্ডার অ্যাটাক এই এক এক সন্ধ্যায় হামদান দাগালের পরিবারের ষাট জন মেম্বার খুন হয় আর আজকে থেকে ফিরে তাকালে এই এক সন্ধ্যায় এর পরবর্তী ২০ বছরের সুদানের ফিউচার শেপ করেছিল সেদিনে ম্যাসাগার থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া মোহাম্মদ হামদান দাগালো এবার প্রতিশোধ নেবে এরপর সে যোগ দিল জানজাউইতে এরা বিভিন্ন আরব ট্রাইবের মেম্বারদের সমন্বয়ে গঠিত একটি মিলিশিয়া পুরো দারফুর আর চ্যাড রিপাবলিকের বিভিন্ন অঞ্চলে তারা অপারেশন চালায় প্রেসিডেন্ট বাশির দারফুরের বিদ্রোহ আটকানোর জন্য তখন এই জানজাউইদ মিলিশিয়ার হেল্প নিয়েছিল আর এ সময় তার চোখে পড়ে মোহাম্মদ হামদান দাগালো রুথলেস আর অ্যাফিসিয়েন্ট অপারেশনের জন্য খুব দ্রুত তিনি কমান্ডার পজিশন পেয়ে যায় আর এরপর থেকেই সে পরিচিতি পেয়ে যায় প্রেসিডেন্ট বাশিরের এনফোর্সার হিসাবে আর দারফুর রেবেলিয়নের সময় দাগালোর সাথে পরিচয় হয় আব্দুল ফাতা আল বুরহানের একজন পুরোপুরি মিলিটারি ম্যান একজনের হাতে জানজাবিদ মিলিশিয়া আর আরেকজনের হাতে সুদানিজ আর্মি এই দুইজন মিলে দু থেকে পাঁচ সালের মধ্যে দারফুরে প্রায় তিন লাখ মানুষকে হত্যা করে দারফুর রেবেলিয়নকে প্রায় গলা টিপে মারে আর তাদের বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অসংখ্য কেস ওয়ার ট্রাইব্যুনালে এখনও ঝুলে আছে কিন্তু সময়ের সাথে এই দুইজন কিন্তু আস্তে আস্তে ভাই ব্রাদারের মতো সম্পর্ক হয়ে যায় বুরহান আর দাগালো হয়ে ওঠে বাসিরের ডান হাত আর বাম হাত যেখানে কোনো বিদ্রোহের সম্ভাবনা সেখানেই ওদের পাঠিয়ে হিসাব ছাড়া খুন করা জোর করে অতিরিক্ত ট্যাক্স কালেক্ট করা এমনকি পলিটিক্যাল অপোনেন্টদের ভয় দেখানো সহ যত ধরনের কাজ করা যায় সবই তারা দুইজন মিলে করছে সুদানের প্রেসিডেন্ট ওমার আল বাসিরের কাছের মানুষ হয়ে ওঠা দাগালো দুই সালে জানজাউদ মিলিশিয়ার একটা অংশকে নিয়ে ফর্ম করে আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স এই আরএসএফ কে চিনতে হলে আমাদের আগে জানতে হবে এই জানজাউদ কারা জানজাউদ শব্দটার লিটারেলি মিনিং করে ঘোড়ার পিঠে চড়া শয়তান হিউম্যান রাইটস ওয়াচে এদেরকে বলা হয়েছে men with no mercy Darfur রেবেলিয়নে খুন ধর্ষণ কিডন্যাপিং এমন কোনো কাজ নাই যেটা তারা করে নাই গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে পনেরো মিলিয়ন মানুষ তাদের কারণে ঘর বাড়ি ছাড়া হয়েছে আর এদেরকে নিয়েই প্রেসিডেন্ট বাশিরের প্রোটেকশনে দুই সালের আর গঠন করে মোহাম্মদ হামদান দাগালো আর এটার পেছনে আরও একটা উদ্দেশ্য ছিল খুব ইজিলি বোঝা যায় আরও একটা বিদ্রোহ দমন করা নুবা মাউন্টেন রেবেলিয়ন এবং সেটা করতে গিয়েও হাজার হাজার মানুষ মারা যায় এমনকি ইয়েমেনে চলা সৌদি আর ইরানের প্রক্সি ওয়ারেও আরএসএস সৈন্য সাপ্লাই দেওয়া শুরু করে এর পাশাপাশি প্রেসিডেন্টের সাপোর্টে দারফুর রিজিয়নে রাইভাল ট্রাইবদের বেশ কিছু গোল্ড মাইন নিজের দখলে নিয়ে ফেলে দাগালো প্রেসিডেন্ট বাশির বেসিক্যালি আরএসএফকে নিজের একটা পার্সোনাল আর্ম ফোর্স হিসেবে ব্যবহার করা শুরু করে আর এসব ছাড়াও তার আরও একটা এজেন্ডা ছিল যে সুদানিজ আর্মি যদি কখনো রেবেল করে তাহলে তাদের বিরুদ্ধে ফাইট করার মতো আরও একটা ফোর্স যেন তার নিজের নিজের হাতে থাকে ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ সে নিজেও উনিশশো সালে এরকম একটা সেনা অভ্যুত্থান দিয়ে কিন্তু সুদানের ক্ষমতায় এসেছিল আর আমার পাকিস্তান নিয়ে করা ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন মিলিটারির হাতে এতটা পাওয়ার চলে গেলে সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক ফিগারের জন্য একটা আশঙ্কার বিষয় দাগালোর পলিটিক্সে আসাটা যেরকম ফ্ল্যাশি জেনারেল বুরহানের ঠিক ততটাই সিস্টেম্যাটিক দুই সালে দারফুর পোস্টিং তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় দারফুর বিদ্রোহ খুব বাজেভাবে দমনের পর দু সালে তিনি দারফুরে সুদানিস মিলিটারি রিজিওনাল কমান্ডার হিসেবে প্রমোটেড হন দাগালো যেখানে দারফুরের পরেও আরও অজস্র গ্যাঞ্জামে হাত দিয়েছিল বুরহান সেরকম কিছুই করে নাই এমনকি সে নিজের ইমেজ এতটাই ক্লিন করে ফেলে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে দারফুর জেনোসাইডের জন্য বাসির আর টপ মিলিটারি জেনারেলদের দায়ী করা হলেও তাকে নিয়ে সে সময় কোনো কথাই ওঠেনি আর এই জিনিসটা সে করে তার পলিটিক্যাল অ্যাম্বিশন থেকেই দু সালের মধ্যে সে জর্ডান মিশর এমন বেশ কয়েকটা দেশে মিলিটারি ট্রেন ট্রেনিংয়ের জন্য ঘুরে বেড়ায় আর এর মধ্যেই তাকে মিলিটারি চিফ অফ স্টাফ করা হয় দু সালে দু সালে প্রেসিডেন্ট আল বাসিরের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে চলে গেলে এরপর বুরহান আর দাগালো এবার সাইড চেঞ্জ করে ফেলে জনগণের আন্দোলন ছিল ডেমোক্রেসির জন্য আর এই আন্দোলনে আসল লিড দিচ্ছিল প্রেসিডেন্ট বাসিরেরই defence minister Awad Ibn Auf বাসিরের পতনের পর তার হাতেই ক্ষমতা যায় এবং সে বলে দুই বছরের জন্য মিলিটারি ক্ষমতায় থাকবে এবং নির্বাচনের পর ক্ষমতা বিজয় পার্টিকে দিয়ে দেওয়া হবে কিন্তু তিরিশ বছর ধরে রকমের মিলিটারি শাসন চলা একটা দেশের মানুষ আর তাদের মিলিটারিকে ভরসা করতে পারে নাই আর এই কারণে আওব ইবনে আউফের ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল বা টিএমসি বেশি দিন টেকে নাই অল্প কয়েকদিনের মধ্যেই তাকে সরিয়ে জেনারেল বুরহানকে টিএমসি এর হেড করা হয় তবে বুরহানও টিএমসিতে কোনো সিভিলিয়ান আনতে চাচ্ছিল না কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারে পড়ে তাকে টিএমসি বন্ধ করে সোভেরেন কাউন্সিল বা এসসি তৈরি করা লাগে যেটা হাফ মিলিটারি এবং হাফ সিভিলিয়ান একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং কথা ছিল দুই বছরের মধ্যেই তারা ইলেকশন করে ক্ষমতাটা হস্তান্তর করবে আর এটা করে বেসিক্যালি দুই বছরের জন্য সুদানের হেড হয়ে গেলেন জেনারেল বুরহান আর তার ডেপুটি মোহাম্মদ হামদান দাগালো এই জেনারেল বুরহানকে নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আপনারা যা অ্যানিমে দেখেন সেখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর্ক বা এই টাইপের একটা জিনিস থাকে না এই বুরহানার জীবনে কিন্তু পুরোপুরি সেটা ঘটেছে দু থেকে দু পর্যন্ত পুরো একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর্কের মধ্যে দিয়ে গেছেন তিনি তিনি দেশের সব রকমের বাজে কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মিশরে গিয়েছেন আর সেখানে মিলিটারি কলেজে তার সমসাময়িক সব টপ জেনারেলদের সাথে ট্রেনিং নিয়েছেন জর্ডান ইয়েমেনে ঘুরেছেন ইউএই সৌদি আরবের মতো বড় বড় দেশের নেতাদের সাথে আড্ডা দিয়েছেন এমনকি মিশরের সাথে সুদান আর্মির জয়েন্ট সামরিক মহড়ায়ও ব্যবস্থা করেছেন দু সালে ইরানের সুদানিস্টুপ ডিপ্লয়মেন্টের পুরো দায়িত্বই ছিল তার হাতে আর এইদিকে ওই সময় দাগালো ইয়েমেনের সৈন্য সাপ্লাই দিচ্ছিল সো সৌদি আর তার এলাই দেশগুলোরও খুব একটা ফেভারেবল পজিশনে ছিল এই দুইজনই অনেক অ্যানালিস্টের মতে সৌদি মিশর কাতার সহ অনেক দেশগুলোই তাদেরকে সাহস দিয়েছিল বসিয়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আর এই দেশগুলো সাপোর্টের জোরেই দু সালে বুরহান আর দাগালো তাদের নিজেদের এসির বিরুদ্ধেই বিদ্রোহ করে বসে অ্যান্ড ক্ষমতা নিজেরা দখলে নিয়ে নেয় কিন্তু তাদের এই ক্ষমতা দখলের পেছনে কোনো সলিড রিজন তারা দেখাতে পারেনি আর এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশার আসা শুরু করে এইবার অন্যদিকে অন্যদিকে দেশের অর্থনীতির অবস্থাও বেশ খারাপ এই কারণে আরও একটা আন্দোলন যে কোনো সময় লেগে যেতেই পারে এর মধ্যেই দু সালের জুলাইয়ে বুরহান ঘোষণা দিলেন একটা পলিটিক্যাল রেভলিউশনের যারা যারা অংশগ্রহণ করতে চায় সবাইকে নিয়ে কোয়ালেশন ফর্ম করবেন আর এই সময়ে বুরহানের পলিটিক্যাল এক্সপার্টরা তাকে বলে যে আরএসএফ এর দিকে নজর দেওয়া লাগবে এতক্ষণে বুঝে গিয়েছেন এই বুরহানের উত্থান যতটুক সিস্টেমেটিক ছিল দাগালোর উত্থান কিন্তু ঠিক ততটাই ড্রাস্টিক আর ভয়ঙ্কর দাগালো খুবই অ্যাম্বিশাস একটা মানুষ আর এতদিনে পলিটিক্যাল হায়ার অনেকেই ছিল তার উপরে বাট এখন জাস্ট একজন মানুষ আছে বুরহান জেনারেল বুরহান যত জায়গায় তার লিঙ্ক লবিং করেছেন সব জায়গাতেই তার নামের সাথে এই দাগালোর নাম কিন্তু যুক্ত ছিল সো রিজিওনাল পলিটিক্সে সে অলরেডি খুবই চেনা একটা নাম সিদ্দিক কাফি যিনি সভেরিয়ান কাউন্সিলের একজন সিভিলিয়ান মেম্বার ছিলেন তিনি বলেন দুই একুশের আগে এই দুইজনের মধ্যে কোনো জ্ঞানজামি ছিল না কিন্তু বুরহান ক্ষমতায় আসার পরই সাবেক প্রেসিডেন্ট বাশিরের অনেক কাছের লোকদেরকেই তিনি আবার আগের পদে নিয়োগ দেওয়া শুরু করেন আর এই জিনিসটাই দাগালোর মনে সন্দেহ তৈরি করে কারণ হিস্ট্রিক্যালি সুদানের পলিটিক্যাল হাই পোস্টে সবসময় খার্তুম বা নীল নদের আশেপাশের এলাকা থেকে মানুষগুলো নেওয়া হতো যাদের বলা হয় নাইল এলিপস অন্যদিকে দাগালোর জন্ম এবং বেড়ে ওঠা দারফুরে এমনকি তাকে নাকি এলিটরা মজা করে কান্ট্রি বাম্পকিন্স নামেও ডাকত ইয়াস সুধানেও পলিটিক্যাল ক্ষেত্রে রেসিজম আর এতক্ষণে একদম সহজ ভাষায় বলতে গেলে যে এই দাগালো কিন্তু মূলত সুলতানের এলিটরা যে অঞ্চলে সেই অঞ্চলের মানুষই না আর এই কারণেই তাকে ভবিষ্যতে পলিটিক্যাল পাওয়ার পজিশনে দেয়া হবে কিনা এই ভয় তার মধ্যে ছিল আর এই কারণেই তারপর থেকেই দাগালো নিজেকে সুদানের প্রান্তিক মানুষজনদের একটা মুখপাত্র হিসেবে তৈরি করার চেষ্টা করে একসময় যেই সব রেবেল গ্রুপদের তারা আর ধরে ধরে মারত তাদের সাথে বন বন্ধুত্ব করার চেষ্টা করে আর যে কারণে দারফুর সাউথ কোর্দোফান এই রিজিয়নগুলোতে তার ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়তে থাকে আর এদিকে বোরহান হিসাব করলেন দাগালোকে কন্ট্রোল করার ইজিয়েস্ট উপায় হবে আর এস কে কন্ট্রোল করা এই অ্যানালিসিসটা কিন্তু আমার নিজের কারণ তারা নিজেরা কখনোই এই সরাসরি এই স্টেটমেন্টগুলো দিবে না যেটা খুবই স্বাভাবিক কিন্তু বিভিন্ন নিউজ আর্টিকেল আর বিভিন্ন রিসার্চ পেপার পড়ে কিন্তু এরকমই মনে হয়েছে তার স্টেপগুলো আর এস এফ কিন্তু আফটার অল একটা প্যারামিলিটারি ফোর্স আর এ কারণে ওদেরকে মিলিটারি যেই সুবিধাগুলো পায় সেগুলো আসলে দেয়া যায় না যার কারণে দাগালো সবসময় চাইতো আর এস এফকে মিলিটারি একটা উইং হিসেবে এস্টাবলিশ করতে কিন্তু বুরহান বলে দিলেন এই কাজ এখনই করা যাবে না এই কাজ করতে মিনিমাম দুই বছর লাগবে অর্থাৎ লেগে গেল গ্যাঞ্চাম আর্মি যেন কি মনে করে লোকাল মিডিয়াতে বলে গেল কে সাবধানে থাকতে আর এদিকে আরএসএফ যারা আস্তে আস্তে তাদের ফোর্সকে ব্যারাকে নিয়ে যাচ্ছিল আবার সুদানের রাজধানী খার্তুমে ডিপ্লয় করা শুরু করে দেয় কিন্তু সিচুয়েশন হুট করেই আরো খারাপ হয়ে যায় যখন হুট করেই আরএসএফ মারুই শহরের মিলিটারি এয়ার বেজে সৈন্য পাঠানো শুরু করে মিলিটারি একদম সরাসরি বলে দেয় যে তারা ইলিগাল কোনো কাজ করছে আর এটার জন্য তাদের সেখান থেকে সরে যাওয়ার আদেশ দেয় কিন্তু আর এস এফ আর মানে না এদিকে দাগালোকে বহুবার বোঝানোর চেষ্টা হয়েছে যে এসব যুদ্ধ করে কোনো লাভ নাই তোমরা দুইজন মিটিংয়ে বসো তিনি স্বীকারও করেছেন যে হ্যাঁ সবই বুঝছি আমরা কোনো যুদ্ধ করব না আসলে কিন্তু তার অ্যাক্টিভিটি অন্য কথা বলে মূলত মারওয়ে বিমানবন্দরে সৈন্য ডিপ্লয় করাটা জেনারেল বুরহান একটুও ভালো চোখে দেখেনি এপ্রিলের পনেরো তারিখ সকাল নয়টায় আরএসএফ খার্তুম আক্রমণ করে বসে আর এরপর থেকেই আর্মড কনফ্লিক্ট আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে আরএসএফ এর কোনো এয়ারক্রাফট নাই আর সেই সুযোগটা নেয়ার পূর্ণ চেষ্টা চালাচ্ছে সুদান আর্মি কিন্তু এফ এর আবার প্রচুর অ্যান্টি এয়ারক্রাফট গান আছে তো বিষয়টা আসলে সমানে সমানই বলা যায় এখন আর এফ অ্যাটাক করছে তাদের রাজধানীতে আর সুদান আর্মি এয়ারক্রাফট নিয়ে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এফ এর বেসগুলোতে অ্যাটাক করে বেড়াচ্ছে এমনকি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তিনজন মেম্বার সুদানের এই ক্ল্যাশে মারা গিয়েছে আর এই কারণেই তারা ব্যাপক প্রেসারে পড়ে তিন ঘন্টার জন্য সিজ ফায়ার ঘোষণা করে আর এই সময়ে সব বিদেশিদের সুদান থেকে বের হয়ে যেতে বলা হয় এমনকি এই ভিডিও করার সময় সুদানে থাকা বাংলাদেশিদেরও ফেরত নিয়ে আসার কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিন্তু একই সাথে বাংলাদেশ আবার পনেরোশো জন সৈন্য পাঠাচ্ছে ইউনাইটেড নেশন পিস কিপিং মিশনের আন্ডারে এমনকি এখন পর্যন্ত সুদানের এই দুই পার্টি প্রায় তিনবার সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করেছে কিন্তু কোনোবারই তারা সেটা মানে নাই আর এই কারণে ইউনাইটেড নেশন তাদের সব ধরনের হেল্পিং অপারেশন বন্ধ করে দিচ্ছে মিশর তাদের সৈন্য ফেরত নিয়ে এসেছে আর রেড ক্রসও মেবি বন্ধ করে দিতে পারে যে কোনো দিন বেশিরভাগ প্রতিবেশী দেশই বর্ডারগুলো ক্লোজ করে দিচ্ছে দুই দলের হেডের কোনো কথাবার্তাতেই আসলে মনে হচ্ছে না যে যে কোনো একজন মারা যাওয়ার আগে আসলে এই যুদ্ধ কোনোভাবেই থামবে আর এস এফ এর কারেন্টলি অ্যাক্টিভ মেম্বার প্রায় এক লাখ আর সুদানিজ আর্মির প্রায় এক লাখ নয় হাজার চব্বিশ তারিখের হিসেবে প্রায় চারশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছে প্লাস আলজাজিরার রিপোর্টে বলা হচ্ছে খার্তুমের একচল্লিশটার মধ্যে ত্রিশটা হসপিটালই বন্ধ করে দেওয়া লেগেছে ক্ল্যাশের জন্য একদম সহজ কথায় এই দেশের ফিউচার এখন কি হবে সেটা অনুমান করা খুবই টাফ কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ঠিক যেই সময় মিডল ইস্ট রিজিয়নের স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে ওই সময়টাতেই হর্ন অফ আফ্রিকা বলে ডাকা এই রিজিয়নে একটা গ্যাঞ্জাম লাগা শুরু হয়েছে আর এই গ্যাঞ্জাম যদি চলতেই থাকে তাহলে কিন্তু ওয়ার্ল্ডের ফোকাসটা সরিয়ে রাখার মতো আরও একটা অঞ্চল তৈরি হয়ে গেল তো একদম রিসেন্টলি প্রায় এরকম একটা গৃহযুদ্ধ লেগে যাওয়ার জন্যই মূলত এই ভিডিওটা বানানো নেক্সট দিনগুলোতে যদি ইন্টারেস্টিং আরও কিছু হয় তাহলে হয়তো আরও ভিডিও আসতে পারে আর সব সোর্সগুলো আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এই ভিডিও নিয়ে যখন রিসার্চগুলো করছিলাম তখন সুদানের একটা ওয়েবসাইট ছিল যেখানে তাদের এই লাইভ আপডেটগুলো ডেইলি দেওয়া হচ্ছিল ইভেন লাস্টের দিকে যে আমি একেবারে লাস্টের দিন খেয়াল করলাম যে সেই ওয়েবসাইটটা এখন পুরোপুরি ডাউন অর্থাৎ বুঝতেই পারছেন তার ভেতরে এখন ভালো মতনই নিগাঞ্জাম হচ্ছে আর সেইটা কাভার আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ছাড়া আর কারো করার মতো অবস্থা নাই তো তার ওয়ার্ক সোর্সগুলো দেওয়া থাকবে আপনারা গুগল করেও দেখতে পারেন বিভিন্ন রিলায়েবল সোর্সে তো that's all for today until bye next upload have a good week